সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre থেকে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাবো আর যে সমস্ত অটো অটো যে গাড়িগুলো আছে কারগুলি আছে তো এই অটো গাড়িগুলি চার্জ করতে হলে যে ইলেকট্রনিক্স এস এম এস যে চার্জিংগুলি আছে আমার হাতে দেখতেই পারতেছেন একটি এসএমপিএস যে চার্জিং দেখতে পারতেছেন তো এই চার্জিংগুলি অনেক সময় শর্ট হয়ে যায় বিভিন্ন প্রবলেম দেখা যায় সেই কারণে অনেক সময় এগুলার ফালাই দিতে হয় তো আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের একটি নীতি আছে যে আমরা যত প্রকার ঠাডা পরে জ্বলে গেছে বারবার মেরামত করার পর ভালো চলছে না আমরা সেগুলোর সাতশো বিশ ঘন্টার একটা গ্রান্টি দিই সেই গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি তো আপনাদেরকে আমি আবার আজকে দেখাবো এটারও আমি একটা কাজ করব এই চার্জিংটি ফুল শর্ট তো এটাকে কিভাবে রিপেয়ারিং করা যায় এবং আপনারা কিভাবে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে রিপেয়ারিং করবেন এবং রিপেয়ারিং করে কাস্টমারকে ব্যবহার করার যোগ্য করে দিবেন তো যারা আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন দেখে থাকেন তাদের সাবস্ক্রাইব যদি করে নিয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং কিঞ্চিত পরিমাণ হলো আপনাদের উপকার আসবে তো বকবকার করবো না এখনই শুরু করব এটাকে আমি এখন খুলে নেব তো আমি এটা নাটগুলি আগে খুলে নিলাম খুঁড়িগুলি খুলে নিলাম তো দেখতে পাবেন আমি এটাকে খুলে নিলাম তো এটা পুরে দেখেন শর্ট হয়ে পুরে এমন একটা পরিস্থিতি হয়েছে প্লাস্টিক কিভাবে পুড়ে গেছে তো আমরা এটা রিপেয়ারিং করবো ইনশাল্লাহ তো দেখা দৃষ্টিতে এমনিতে দেখা যায় যে কোনো কিছু পুরে না কিন্তু করছে তো অবশ্যই আচ্ছা, এটা শর্ট কেন হয়েছে আমরা একটু মিটার মেপে নিই আসলে মূলত এটা শর্ট Thank you. এখানে যতগুলি ডায়ড রয়েছে কিন্তু প্রত্যেকটা ডায়োটি আমি কিন্তু দেখলাম কোনো ডায়রি শর্ট নাই আবার দেখাচ্ছে শর্ট আছে আমরা যে রেক্টিফায়ারগুলি রয়েছে আমি এখন প্রথমত রেক্টিফায়ারগুলি আগে খুলে নেব সাথে এই রোগটা আমার তত একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে তো এটার ভিতরে আসলে যে ফিউজটি শর্ট হয়ে যাওয়ার কারণে ফিউজটি হাই হয়ে গেছে তার কারণে এই স্পটটি পড়ে গেছে কারণ এটা একটা হাই ভোল্টেজ চার্জার এটা হচ্ছে সাইড ভোল্ট চার্জার আমি পি স্কিপ করে নেব তো সম্মানিত দর্শক আসলে এই যে চার্জিং যে প্রবলেম শর্ট প্রবলেম আসলে এটা একটা অনেকটা গুরুতর প্রবলেম তো এই গুরুতর শর্ট আসলে রেক্টিফায়ারও ভালো সর্ব কিছু পার্টস ভালো কিন্তু তাহলে এটা শর্ট কেন হলো তো এটার ভিতরে এমনই একটা পার্টস খারাপ হয়েছে যে পার্টসটি সহজে কখনো খারাপ হয় না কিন্তু এটা হয়ে গেছে এটা বিশ্বে বার করাটা অনেকটাই কষ্টদায়ক কিন্তু তারপরও একজন মুরব্বী আমার বাবার মতন বয়সী অনেক দূরের থেকে আসছে যার কারণে আমি এটাকে অনেক কষ্ট করে আমি কাজটা করে দিলাম একটু সময় নিয়ে তো এই কাজটা আমি আপনাদেরকে দেখালাম না যারা প্র্যাকটিক্যাল আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা practical general electronics general elec electric এবং vocational general electronics general electric training নিয়ে দিয়ে থাকি ট্রেনিং শেষে আপনাদের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই চাকরি তো আমরা এখন এটাকে যেহেতু কাজটি করে দিয়েছি আমরা একটু টেস্ট করে নিই আসলে এটা কি ওকে হয়েছে তো আমরা এটা দেখতে পারলাম দেখতে পারতেছেন এই যে বাতিগুলি জ্বলতেছে অর্থাৎ এটা আমাদের মানে হয়ে গেছে এবং ফুললি আবার নতুনের মতন চলার যোগ্য হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম